হ্যালো বন্ধুরা গুড ইভিনিং অষ্টমী পুজোর সন্ধেবেলা এখন আমরা বেরিয়ে যাচ্ছি আবার একটু ঘুরতে সকালবেলা যা ভিডিও হেঁটে সেটা একটা পার্টে দিয়েছি এখন বিকেলবেলার এই ভিডিওটা আর একটা পার্টে দিচ্ছি অবশ্যই দুটো ভিডিও তোমরা একসাথে দেখো আর শিলিগুড়ির পুজোগুলো আমি চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করতে তো আমরা সেজে গুজে যে রেডি হয়ে গেছি তো এখন সঙ্গে আমাদের সাথে চলো চলে দেখো শিলিগুড়ির পুজো যতটুকু পারি তোমাদের সাথে দেখাবো ওই যে বাড়ি বাইরে গাড়িতে হর্ন দিচ্ছে তো চলো আমরা চলে এসেছি মহানন্দা ব্রিজের উপর কি সুন্দর সাজানো চারিদিকে লাইটে ঝলমল করছে অপরূপ লাগছে মহানন্দা ব্রিজটাকে যেন মনে হচ্ছে নতুন দিকে দেখছি চলে এলাম মহানন্দা স্পোর্টিং ক্লাবের দুর্গাপূজা মণ্ডপে অপরূপ সাজানো খুব সুন্দর লাগছে চলুন আপনাদেরকে প্রতিমা দর্শন করাই চলে এসেছি আমরা বারওয়ান রোডে ঈশ্বর সঙ্গের পুজো মণ্ডপে খুব সুন্দর সাজানো চারিদিকে ঝলমলে খুব সুন্দর পরিবেশ আপনাদের ভালো লাগবে দেখে আমরা প্রতিমা দর্শন করাচ্ছি আপনাদের বন্ধুরা আমরা চলে আসলাম বর্ধমান রোডের বিদ্যাসাগর ক্লাবে খুব সুন্দর করে ভিতরেই গেটটা সাজানো হয়েছে এবার ভিতরে চলে যাব ভিতরে একটি থিম পূজা এখানে করা হয়েছে থিমটা হলো মায়ের সাথে সন্তানের যে নারীর সম্পর্ক ছোটোবেলা থেকে মা কীভাবে লালন পালন করে তার সন্তানকে বড় করে আর অবশেষে সেই মা বাবাই চিন্তার আদলেই এখানে প্যান্ডেলটা কারুকার্য করা হয়েছে আর ভীষণ সুন্দরভাবে ভেতরটাও সাজানো হয়েছে চলুন ভেতরটাও গিয়ে আমরা দেখব ঘড়ি আর বস্ত্র দিয়ে পুরো প্যান্ডেলটা সাজানো হয়েছে প্রচুর ঘড়ি আর সাথে অপূর্ব মায়ের দর্শন তো এইসব কিছু মিলে যেন পরিবেশটা একটা নতুন রূপ পেয়েছে প্রতিটা মানুষের মনে যেন সত্যিকারের একবার করে নাড়া দিয়েছে কারুকার্য অপূর্ব সুন্দর যা মানে দেখে একটা মুক্ত হওয়ার মতো বাইরে ভিতরে সবটা মিলেই মানে ভীষণ ভালো লাগছে তো চলুন আমরাও দেখছি প্যান্ডেলের ভেতরে বাইরে আপনাদেরও দেখাচ্ছি দেখুন পাড়ার পল্লীর যুবকবৃন্দ ক্লাবে খুব সুন্দর প্রতিমা সাথে প্যান্ডেলের কারুকার্য মন ভরে গেল দেখে তো শান্ত পরিবেশে মা যেন বসে আছে খুব সুন্দর আশেপাশের পরিবেশ একদম আর বাইরে দেখছিলাম যে কমিটি থেকে খিচুড়ি নিবেদন করা হচ্ছে ছোটো বড় নির্বিশেষে খুব আনন্দ হেঁটেই বেরোচ্ছি ভয় খেতে পারছি না প্যান্ডেলে সব জায়গায় আওয়াজ হচ্ছিল আওয়াজ হচ্ছিল গান হচ্ছিল কপিরাইট হয়ে যেতে পারে ওর জন্য তো আমরা খিচুড়ি খেলাম আপনারা দেখতেই পেলেন খিচুড়ি হয়েছে এখন আমরা চলে যাচ্ছি এখন চলে আসছি শিলিগুড়ি মার্কেটে এটা ভেনাস মোড় ভেনাস মোড় ভেনাস Венюс. এবার চলে এলাম আমরা বাঘাযতীন পার্কে পুজোতে খুব সুন্দর বিশাল বড় মাঠের মাঝে মণ্ডপটি এবং প্রচুর জায়গা সেই জায়গায় দর্শক মণ্ডলী তথা যারা পুজো দেখতে এসেছে তারা সকলে খুব আনন্দের সাথে মাঠে বিভিন্ন জায়গায় বসে খুব আনন্দ করে পুজো উপভোগ করছে আমরাও চলে এসেছি সেই পুজো মণ্ডপে আপনাদেরও সেই পূজা মণ্ডপ আছে আমরা নিরামিষ খাই তাই অন্য কিছু না খেয়ে মিষ্টি খেতে চলে আসলাম পছন্দ করে করে এই যে সব পূর্বা মিষ্টি খাচ্ছে আমরাও খেয়েছি একসাথে ভিডিও করতে পারলাম না যেহেতু সবাই খাচ্ছিলাম তো এখানে দেখুন মিষ্টি রাখা আছে ভীষণ ভালো খেতে মিষ্টি আমরা খেলাম ভীষণ টেস্টি শিলিগুড়ির এখানে দেখুন এই যে দোকানের নাম সব দিনই খোলা থাকে আপনাদের যখন ইচ্ছা এসে খেয়ে যাবেন সুলভ মূল্যে খুব সুন্দর মিষ্টি এখানে তৈরি করা হয় একদম গরম এই মিষ্টি আপনি এই গঙ্গা সুইটসে পাবেন শিলিগুড়িতে আসলে অবশ্যই খাবেন এই গঙ্গা সুইটসে এটা আপনার বাগাজপুর রেসিডেন্স পার্সেল মোড়ের আমরা যখনই আমরাও খেলাম ভালো লাগলো অবশ্যই খাবেন এখানকার মিষ্টি খেয়ে দেখবেন যতটা মানে হান্ড্রেড পার্সেন্ট পিওরিটি আপনি পাবেন আমরা এই যতবার এদিক ঘুরে ঘুরি আমরা এখানে এই দাদা এই দাদার দোকান হয়ে গেছে বন্ধুরা আর এখানে দেখা যাবে না মনে হয় পুজো আর দেখা যাবে না বৃষ্টি পড়ছে ধীরে হ্যাঁ, এই যে রাস্তা বেরিয়ে যাচ্ছে তো আমরা এখন চলে যাব বাড়ির দিকে দেখুন বন্ধুরা বৃষ্টি শুরু হয়ে গেছে পুরো আমরা বৃষ্টি হচ্ছে কিন্তু আমাদের ঘোরা থাকলেও আর মানে দেখার উপায় নেই হ্যাঁ এই হলো শিলিগুড়ি বিধান মার্কেট এখন রাত বলে পুরো ফাঁকা দিনের বেলা হলে পরে মানে এখানে দাঁড়ানোর উপায় নেই আমরা তাড়াতাড়ি মানে চলে যাওয়ার চেষ্টা করছি ভিজে গেছি মোটামুটি একেবারে যাতে মুসলধারে নামার আগে বাড়ি পৌঁছে যেতে পারি এগারোটা এক বাজে বন্ধুরা আমরা চলে আসছি প্রধান নগরের এটা একটা খুব বড় পুজো হ্যাঁ এখানে চলে আসছি এখানে এসে দেখছি বৃষ্টি নেই মারিও মারিও মারিও ডান্সার আমিও ডান্স করবো এরকম দেখো ইন্ডিয়া অবশ্য এর থেকে আরেকটু ঘোরা যেত তো বন্ধুরা আমরা ঘুরে টুরে চলে আসলাম ওয়েদার বেশি ভালো না বৃষ্টি শুরু হয়ে যাচ্ছিলো এই জন্য বেশি একটা ঘুরতে পারলাম না আর একটু কিছু দেখলেও হতো হয়তো কিন্তু ভিজলে পরেও আবার সেটা খারাপ তো যাই হোক আমরা খুব ভালোই ঘুরলাম খেলামও মিষ্টি মিষ্টি খেয়ে চলে আসলাম কালকে আবার যাওয়া যাবে তো এই জন্য আজকে আর বেশি ঘুরলাম না সারাদিনই ঘুরছি তো আজকের মতো এই সেকেন্ড পার্টের অষ্টমী মহাষ্টমীর এই সেকেন্ড পার্টের ব্লগটা এখানেই আমি শেষ করছি আমার সকালের আর একটা পার্ট আছে আর তারপরে ইভিনিংয়ের থেকে আর একটা তোমাদেরকে শিলিগুড়ির পূজা পরিদর্শন করাবো তো তার জন্য সেকেন্ড পার্ট করেছি তোমরা অবশ্যই দেখো ভালো লাগলে লাইক কমেন্টস করো আর একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ তো আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি গুড নাইট শুভরাত্রি সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো শুভ শারদিয়া সকলকে